বাবু ও বাবু একটা দাও না না আমি কিস দেব না দাও না বাবু তো তুমি মদ খেয়েছো ওই জন্য আমি কিস করব না এ এ তুমি করে জানলে গো আমি মদ খেয়েছি হ্যাঁ করে বুঝলাম তুমি মদ খেয়েছে কাছে আসো বলছি কাছাকাছি পাশাপাশি বলতে চাও আসি আর একটু আরো কাছে এবার দাও হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ধান্না কথা কর হ্যাঁ নিজের বাবার মধ্যে গার্লফ্রেন্ড হ্যাঁ মতকে মাতলাম সত্যি লাল করে দেবো নোংরা বার করে দেবো জানো আমার ছেলে বেড়া বেড়া সরি মা সরি মনে হয় একটু বেশি নেশা হয়ে গেছিলো কিসব কিসব মাল খেয়ে গেছিলাম কে জানে